এ হ্যাঁ, পার্নার গ্রামে ছেলে ছোট বলছি মারা তো মারা আমি আবার চলে এসেছি মারা তো মারা আজকের ভিডিওটা মারা সেই সেই মালটার সাথে হবে মারা মারা সেই অবুজ বালিকা মারা ও বালটা মারা ওকে নিয়ে বাল এত তুলে ধরেছো কেন মারা ওকে আমি এত কিছুই বুঝতে পারছি না মারা বালটাকে তোমরা মারা এত তুলে ধরেছো কেন বালটার মুখটা দেখলেই বাড়া মনে হয় দিনটা খারাপ যায় বাড়া তো কিছু বুঝতে পারছি না বাড়া পাল্টা দেখি আজকে কি বলছে দেখি শুনি মারা মামনি শুরু করো পাড়া দুনিয়ার সব মজা একদিকে আর তোমাকে লাগানোর বড়া বড়া শুনো আসি ভাই তুই কি দিনকাল এলো বাড়া লাগানোর কথা বলছিস মারা মানে সব কিছু ধুয়ে এসছিস তো মারা মানা নাহলে তো গন্ধ ছাড়বে তো মারা <laughs> শুধু ধুয়ে ফুয়ে আসবি ঠিক আছে পাড়া দুনিয়ার সব মজা একদিকে আর তোমাকে লাগানোর ইয়ে সরি মানে তোমাকে রাগানোর মজা একদিকে আচ্ছা আচ্ছা সেই বল মারা মানে আমি যখন লাগাই না পারা সব ছিদির বিদির করে দিই তোমরা ওইটা ভেবো না মারা আরে আমি বড়োলিন লাগানোর কথা বলছি কি সব ভাবো তোমরা ঠাম্মা কাজ হয়েছে হবে না দিদি ভাই এই যে তোমার ওষুধ সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম বরলিন বরুলিন ত্বক সুস্থ ত্বক समझ रहे हो समझ रहे हो आप তা ভিডিও শেষ করার আগে আমি একটাই তোকে কথা বলবো অবুজ বালিকা শোন অবুজ বালিকা তোর মুখটা দেখলে দিনটা খারাপ যায় अच्छा অবুজ বালিকা তোর মুখটা দেখলে দিনটা খারাপ যায় আর তুই আচ্ছা। লাগানোর কথা বলছিস মানে গন্ধে যেন মারা বমি পেয়ে যায় বাঁচি ছি ছি ছি মারা ছি ছি বাড়া লিখছি মারা চল তো পার্টনার মারা একটা কথাই বলবো মারা চ্যানেলটাকে আগে মারা সাবস্ক্রাইব করে দাও মারা তাড়াতাড়ি মারা চ্যানেলটাকে মারা তোমাদের একটু মারা সাপোর্টের প্রয়োজন আছে মারা তাড়াতাড়ি করে দাও মারা তাড়াতাড়ি মারা সাবস্ক্রাইব করে দাও একটা করে লাইক করে দাও ভিডিও পারলে শেয়ার করো সবার সাথে তো আমি তোমার সাথে আছি সবসময়ের জন্য एंटरटेनमेंट जय हिंद जय भारत टाटा